আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো আশা করছি সবাই বেশ ভালোই আছেন চলে আসলাম নতুন আরও একটি ভালোবাসার কিছু কথা নিয়ে সত্যিকারের ভালোবাসার কিছু কথা প্রকৃত ভালোবাসা নিয়ে স্ট্যাটাস সত্যিকারের ভালোবাসা বা প্রকৃত ভালোবাসা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে ভালোবাসা এমন একটি বিষয় যেটি তৈরি হয় দুটি মনের মিলনে সত্যিকারের ভালোবাসা সহজে তৈরি হয় না বা খুঁজে পাওয়া যায় না তবে একবার কোনোভাবে সত্যিকারের ভালোবাসা তৈরি হলে সেটা সহজে ভোলা সম্ভব হয় না অনেকে বলেন যে বর্তমানে সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই নেই সবাই কেবল দেখানোর জন্য প্রেম নামক ভালোবাসার সম্পর্কে জড়ায় এখনকার ভালোবাসাগুলো অনেকটা এমন একটি জিনিস পছন্দ হলো কিনে নিলাম কোনো কারণে সেটি খারাপ হলো বা পূরণ হলো তো আরও একটি কিনে নিলাম সেটিকে ফেলে দিয়ে কিন্তু এটা কোনোভাবে ভালোবাসা নয় ভালোবাসা তো এমন হওয়া উচিত যেখানে জিনিস নষ্ট হলেও সেটিকে আবারও ঠিক করে ব্যবহার করা অনেকে এই উদাহরণটি মজার চোখে দেখলেও এটাই কিন্তু বাস্তবতা ভালোবাসার মানুষ বদলানো আজকালকার ছেলে মেয়েদের জন্য কমন একটা বিষয় যখন ইচ্ছে হলো একজনকে ভালোবাসলাম আবার যখন ইচ্ছে করল ব্রেক আপ করে ছেড়ে দিলাম এটা তো ভালোবাসা নয় তবে তাই বলে যে বর্তমান যুগে ভালোবাসা হারিয়ে গিয়েছে এমন মোটেও নয় ভালোবাসতে জানলে ভালোবাসা শেষ হয় না কখনো আপনি যদি মন থেকে কাউকে ভালোবাসেন তবে সে অনেক লাকি এবং যদি আপনাকে কেউ মন থেকে ভালোবাসে তবে আপনি লাকি আর যারা মন থেকে ভালোবাসতে জানে তারা কখনো একে অপরকে ছেড়ে যায় না মৃত্যুর আগে পর্যন্ত তারা একে অপরের পাশে থাকার এবং সাথে থাকার প্রতিজ্ঞা করে আর এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা বা প্রকৃত ভালোবাসা প্রকৃত ভালোবাসার সম্পর্ক সহজে তৈরি হয় না কিন্তু যেখানে একবার প্রকৃত ভালোবাসার সম্পর্ক তৈরি হয় সেখানে উক্ত ভালোবাসা সহজে হারিয়ে যায় না ভালোবাসা মানে একটি সম্পর্ক পূরণ হলে সেটি ভেঙে অন্য একটি সম্পর্ক তৈরি করা নয় প্রকৃত ভালোবাসার সম্পর্ক তো সেটাই যেখানে সম্পর্ক টেকাতে দুই দিক থেকে ভালোবাসবে এক পক্ষের দ্বারা কখনো একটি প্রকৃত ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখা যায় না যদি দুজনের ইচ্ছে থাকে তবে সম্পর্ক অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে যদি দুজনে দুজনকে মন থেকে ভালোবাসে তবে তারা অবশ্যই পৃথিবীর প্রকৃত ভালোবাসার পক্ষী জোড়ার মধ্যে এক জোড়া পক্ষী জোড়া স্বার্থসিদ্ধির জন্য হয়তো যে কাউকে ভালোবাসা যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র একজনের জন্য মানায় আসলে আজকালকার দিনে কম মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা দেখা যায় কারণ খুব কম মানুষই গোপনে এবং নিঃস্বার্থ কাউকে সত্যিকারভাবে ভালোবাসে ভালোবাসার সম্পর্কে যখন কেউ কাউকে সত্যিকার অর্থেই একে অপরকে চোখে হারায় এক পলক দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে হয়তো তখনই সেটা সত্যিকারের ভালোবাসা হয়ে ওঠে দুজন মানুষের পরস্পরের বিশ্বাসে সত্যিকারের ভালোবাসার জন্ম হয় যা দিয়ে ওই মানুষ দুজনেরই আবার নতুন করে নতুন সত্তার সৃষ্টি হয় যখন কেউ ভালোবাসা দেয়ার চেয়ে নিতে বেশি পছন্দ করে তখন সেটা সত্যিকারের ভালোবাসা হয় না বরং সত্যিকারের ভালোবাসা সেটাই যা মানুষকে অত্যন্ত গভীর এবং গোপনে হৃদয়ে গেথে দেয়া হয় সত্যিকারের ভালোবাসার অভাবেই হাজারো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে শুধু দায়িত্ব আর কর্তব্যের খাতিরে যে সম্পর্ক টিকে থাকে সেটা আসলে সত্যিকারের ভালোবাসা নয় কোনো প্রতিদানের আশা না করে আপনার সঙ্গীর কাছ থেকে কোনো প্রত্যাশা না রেখে যখন আপনি তাকে খুশি রাখার চেষ্টা করেন তখনই সেটা আপনার সঙ্গীর প্রতি আপনার জন্য সত্যিকারের ভালোবাসা দুজন মানুষের পরস্পরের বিশ্বাসে সত্যিকারের ভালোবাসার জন্ম হয় যা দিয়ে ওই মানুষ দুজনেরই আবার নতুন করে নতুন সত্তার সৃষ্টি হয়